এই মুহূর্তে আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে দিনরাত পড়ালেখা করার পরে পড়া মনে থাকে না কেন বা কিভাবে পড়া মনে রাখা যায় তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আমরা ছোটোবেলা স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনা করে আসছি এর মাঝে অনেকগুলো বছর কেটেছে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বেড়েছে কিন্তু সে অনুপাতে আমাদের শেখার দক্ষতা কিন্তু বাড়েনি দেখা যায় ঠিক মতোই পড়ছি কিন্তু পরীক্ষার হলে বা কাজের সময় তার মনে করতে পারছি না এই সমস্যাটিতে আমরা প্রায় সবাই ভুগেছি কোনো কিছুতে সময় বের পরও যদি মনে রাখতে না পারা যায় তবে তা একজন শিক্ষার্থীর মনোবল ভেঙে দিতে যথেষ্ট ইনি হলেন বিজ্ঞানী অ্যাভিঙ্গাস তিনি একজন জার্মান সাইকোলজিস্ট যিনি মূলত মানুষের স্মৃতিশক্তি সম্পর্কিত বেশ কিছু তত্ত্বের জন্য বিখ্যাত তিনি আঠারোশো সালে জার্মানির বর্মানে জন্মগ্রহণ করেন তার আরেকটি পরিচয় হলো তিনি বিখ্যাত দার্শনিক জুলিয়াস এভিঙ্গাসের পিতা বিজ্ঞানী এভিঙ্গাস দীর্ঘদিন মানুষের মনে রাখা ও ভুলে যাবার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটি উপাত্ত তৈরি করেন তার গবেষণা মতে কোনো কিছু পড়ার এক ঘন্টা পর ফোর পার্সেন্ট অংশ মনে থাকে একদিন পর মনে থাকে মাত্র থার্টি পার্সেন্ট এবং এক সপ্তাহ পর জাগিয়ে দাঁড়ায় টোয়েন্টি পার্সেন্টে অর্থাৎ কোনো কিছু পড়ার এক সপ্তাহ পরে প্রায় এইটি পার্সেন্ট আমরা ভুলে যাই তাহলে এখন প্রশ্ন হলো ঠিক কিভাবে পড়লে মনে রাখতে পারবো এক্ষেত্রে মনোবিজ্ঞানী কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অ্যাভিঙ্গাসের থিওরির ফলাফলের সাথে মনে রাখার বৈজ্ঞানিক তথ্যগুলোর সংমিশ্রণই হবে মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী পদ্ধতি তবে চলুন অ্যাভিঙ্গাসের পরামর্শ মতে পড়া মনে রাখার বৈজ্ঞানিক টেকনিকগুলো জেনে নেই তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান একটানা পড়বেন নাকি বিরতি দিয়ে দু সালে ইংল্যান্ডের কিছু গবেষক সময়ের সাথে মানুষের মনে রাখার ক্ষমতা কমে আসার ব্যাপারটি নিয়ে গবেষণা করে একটি উপাত্ত তৈরি করেন ধরুন আপনি কোনো কিছু এক ঘন্টা যাবত পড়ছেন এই এক ঘন্টাকে দশ মিনিট করে ছয় ভাগে ভাগ করার পর প্রথম দশ মিনিটে মোট সাতাইশ লাইন মনে রাখতে পারবেন পরের দশ মিনিটে একুশ লাইন মনে রাখতে পারবেন পরের অংশগুলিতে যথাক্রমে তেরো আট ছয় এবং চার লাইন পড়া হয় তাহলে মোট পড়া হয় আটাত্তর থেকে আশি লাইন অন্যদিকে যদি আপনি প্রতি দশ মিনিট পর পাঁচ মিনিট ব্রেক দিয়ে পড়েন তবে মনে রাখতে পারবেন প্রায় একশো চার থেকে একশো ছয় লাইন পর্যন্ত অর্থাৎ একটানা পড়ার চাইতে ছোটো ছোটো বিরতি দিয়ে পড়াই সবচেয়ে কার্যকরী পদ্ধতি number two pomodoro timer method অনেকের কাছে মনে হতে পারে দশ মিনিট পরে পাঁচ মিনিট ব্রেক নিলে কি আসলেই কাজ করবে অনেকেই আছেন একবার কোনো কাজে মনোযোগ আসলে আর সহজেই উঠতে ভালো লাগে না আবার উঠলে বসতে বসতে মনোযোগটা আর তেমন থাকে না আমাদের পড়ালেখা ও মনোযোগ দেওয়ার পদ্ধতি সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে যদি 10 মিনিটের পর ব্রেক নিতে না চান তবে 20 মিনিটের পর 5 মিনিট ব্রেক নিতে পারেন সেক্ষেত্রে আরেকটি জনপ্রিয় লার্নিং টেকনিকের সাথে এটি মিলে যায় যার নাম পোমোদারো টাইমার মেথড 20 মিনিট কোনো নির্জন জায়গায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন তারপর 5 মিনিট বিরতি নেবেন আবার 20 মিনিট পড়বেন 5 মিনিট বিরতি নেবেন এভাবে চারটি সার্কেল শেষ করলে একটি বড় 20 মিনিটের বিরতি নেবেন এতে করে দেখা যায় পড়া বা কাজ করার গতি অনেকাংশে বেড়ে যায় এ পদ্ধতি ভালোভাবে ব্যবহারের জন্য একটি অ্যালার্ম ঘড়ি সবচেয়ে কার্যকরী প্লে স্টোরে পোমোডোরো টাইমার অ্যাপ পাওয়া যায় তবে পড়ার সময় ফোন আশেপাশে না রাখাটাই বুদ্ধিমানের কাজ নাম্বার থ্রি বিরতিতে কি করবেন দেখা যাচ্ছে যে পদ্ধতি অবলম্বন করেন না কেন পড়ার মাঝে বিরতি দিতেই হবে এই বিরতির সময়ে প্রশান্তিময় কিছু করুন যেমন চোখ বুঝে একটি পছন্দের গান শুনুন হেঁটে আসুন ওয়াশরুম সেরে আসুন হালকা ব্যায়াম করুন একটু হালকা খাবার ও পানি অথবা চা পান করুন সোশ্যাল মিডিয়াতে না ঢোকার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় এ মেসেজ ও মেসেজ করতে করতে দিনটাই হুট করে শেষ হয়ে যায় নাম্বার ফোর মনে রাখার ক্ষেত্রে ঘুমের ভূমিকা পর্যাপ্ত ঘুম আমাদের মনে রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘুম আমাদের পড়া তথ্যগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্থানান্তর করে দেখা গেছে একজন শিক্ষার্থীর জন্য সাত ঘন্টা ঘুমই সবচেয়ে ভালো কাজ করে ঘুমের পরিমাণের চেয়ে ঘুমের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখা গেছে রাত নটা সাড়ে নটা থেকে রাত চারটা সাড়ে চারটা হলো ঘুমের জন্য সবচেয়ে সঠিক সময় আর পড়া মনে রাখার জন্য ঘুমের বিকল্প নেই অনেকেই দেখেছি সময় মতো তো বিছানায় যান ঘুমানোর জন্য কিন্তু সঠিক সময়ে ঘুম আসে না তার অনেকগুলো কারণ রয়েছে আর আপনার যদি ঘুম নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট শুক্রবার ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ